ওআরএস জিনিসটা হচ্ছে জল এবং তাতে কয়েক ধরনের লবণ আছে বিভিন্ন ধরনের নুনের পরিমাণ মতো দোয়া সেখানে যেটা আমাদের আমরা খেলে পাকস্থলী থেকে রক্তে গিয়ে রক্তে মিশে রক্তের যে লবণাক্ত ভাব যেটা মানে আমাদের যে ইলেকট্রোলাইটস বলা হয় তার পরিমাণটাকে যথাযথ রাখে কারণ আমাদের যখন ডায়রিয়া হয় এই ডায়রিয়া পাতলা পায়খানা হলে পায়খানার মাধ্যমে নুন বেরিয়ে যায় জল বেরিয়ে যায় এবং রক্তে তার পরিমাণ কমে যাওয়ার ফলে তার নানাবিধ শারীরিক উপসর্গ দেখা দেয় এবং মানুষ মারাও যায় ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য সোডিয়াম কমে যায় পটাশিয়াম কমে যায়